আসসালামু আলাইকুম আমি তোমাদের আজ নবম শ্রেণীতে গণিত ক্লাস নেব যথারীতি গতকাল আমরা গতদিন আমরা তিন পয়েন্ট দুই করাইছিলাম আজকেও তিন পয়েন্ট দুই থেকেই তোমাদের করাবো তিন পয়েন্ট দুই আমরা মান নির্ণয় করছিলাম সাত নাম্বার অঙ্ক এটা তোমাদের মনে আছে আজকে আমি তোমাদের নয় নাম্বার অঙ্ক করাবো আট আর নয় একই নিয়ম যে কোনো একটা করাই নয় নাম্বার অঙ্ক দেখো ए लो B equal to five A minus para as Mata. Parma. Ya me la presté, no me la presté. got about palabra left এবারে তোমরা পনেরো নম্বর অঙ্ক পারবা ষোলো নম্বর চোদ্দ নম্বর অঙ্ক পারবা পনেরো এক পারবে পনেরো নম্বর অঙ্ক পারবা পনেরো শুধু টু কমন নেবা যে মান দিয়ে আছে two X minus two by X এখান থেকে টু কমন নিলে X minus one by X এর মান এসে যাবে থ্রি বাই টু তাহলে ষোলো নম্বর অঙ্ক আমরা one back. Mira, mira.